vaya

বারো সালেন ষোলো সালেন আছে চব্বিশ সালেন আছে বত্রিশ চৌদ্দ চল্লিশ সালেন এইগুলো চালেন মানে বারো নেবে এরপরে আছে চব্বিশ সালেন আর বত্রিশ সালেনের ফাংশনের ফাংশনের যারা পাটিরানি আছে বত্রিশ সালেন এরপরে এর এর থেকে ছোটো আছে ছয় না ছয় সালেন হ্যাঁ ছয় সালেন সাত আট সাত আট সাড়ে ছ